যাবে হ্যালো লিসনার ওয়েলকাম ব্যাক আবারও শুধুমাত্র আমাদের ফ্রিকোয়েন্সি নয় এবার কিন্তু আপনি আমাকে ফেসবুক লাইভেও দেখতে পাচ্ছেন Facebook dot com slash capital F M nine four eight আপনারা সবাই জানেন যে গতকালকে থেকে আমি অনেক এক্সাইটমেন্ট বাট আমি আমার এক্সাইটমেন্টটাকে দমিয়ে রেখেছি আজকে আমি মেট্রো রেলে চড়তে যাইনি ইভেন কালকেও যাচ্ছি না সবার মোটামুটি শখটা যখন একটু পূর্ণ হয়ে আসবে তারপর আমি আমার শখটা পূর্ণ করতে যাব তো বুঝতেই পারছেন যে আমার এক্সাইটমেন্ট আমাকে আরও বেশ কিছুদিন ধরে রাখতে হবে বাট আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে এমন লাখে একজন মানুষ আছে যিনি কিনা আজকে মেট্রো রেলের এক্সপিরিয়েন্স নিয়ে ফেলেছে এবং ইতিহাসের সাক্ষী হয়ে গেছেন তো আমার সাথে জয়েন করে ফেলেছে প্রকৌশলী জাকারিয়া জালাল ভাই এবং তিনি হচ্ছেন একজন কর্পোরেট এক্সপার্ট কর্পোরেট একজন পার্সোনালিটি ওনার সাথে কথা বলবো ডেফিনেটলি উনি অনেক ভালো আছে তারপরও ফর্মালিটি তো করতেই হয় জালাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ আপনার ধন্যবাদ জানাচ্ছি রেডিও ক্যাপিটাল এবং আপনাকেও আপনার প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন এবং আজকে সবার সাথে কথা বলতে পেরে ভাল লাগছে অবশ্যই আমরা কিছু আলোচনা করব অনুভূতি নিয়ে আজকে মেট্রো চর অভিজ্ঞতা অভিজ্ঞতাও শেয়ার করব তো আমিও অনেক বেশি এক্সাইটেড আর আমি খুঁজছিলাম যে কাকে পাওয়া যায় কে আজকে লাকি যিনি নাকি মেট্রো রেলে চড়তে পেরেছে যাক আমরা আমাদের খুব কাছের এবং খুব প্রিয় একজন মানুষ হচ্ছে জাকারিয়া জালাল ভাই ওনাকেই পেয়ে গেলাম তো ভাইয়া আর আমার কথা না বাড়াই আপনি আপনার এক্সপিরিয়েন্সটা সবার জন্য শেয়ার করেন না এটা আসলে খুবই একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স আমার কাছে যেটা মনে হয় কারণ আমরা সারা পৃথিবীতে আমি প্রায় সতেরোটি শহরের মেট্রো রেলে চড়েছি তো আমি I can't wait for our metro rail station our own metro rail station যে ঢাকাতে আমরা মেট্রো রেলে চড়বো এটা তো আমাদের জন্য একটা বিরাট বড় স্বপ্নের মতো সো এই জায়গাটাতে যে আজকে যখন কালকে রাতে আসলে আমি প্ল্যান করি ইনফ্যাক্ট আমি আমার আমার বউ আমার বাসা আমার আব্বা আম্মু কেউ জানে না যে আচ্ছা। আমি গোয়িং দিয়ে সো আমি জাস্ট কালকে রাতে হঠাৎ করে আমার মনে হলো যে why don't I trek a try because আমি তো উত্তরা থাকি আমার থেকে তো খুব কাছে পাঁচ মিনিটের আচ্ছা, রাস্তা স্টেশন আচ্ছা। তো আমি পরে সকালে অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছে আমাকে অনেক সকালে উঠে গেলাম তো যাওয়ার পরে এখানে এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম যাওয়ার পরে দেখলাম যে এখানে আমার আগে আরো প্রায় সখানেক লোক চলে আসছে তো ইটস ডিফারেন্ট এক্সপিরিয়েন্স কিন্তু আমি যেহেতু আগেই অনলাইনে দেখে নিয়েছিলাম কিছু ফর্ম ফিল আপ করতে হয় এমআরটি পাসের জন্য আমি এমআরটির পাসের লাইনে দাঁড়িয়েছিলাম আর কি এমআরটি আচ্ছা। পাসটা হচ্ছে লাইক এরকম একটা কার্ড যে কার্ডটা আপনার হচ্ছে এটা অল ফুল টাইম আপনি সারা জীবন ইউজ করতে পারবেন ওয়ান্স ইউ রিচার্জ এটা দশ বছর জন্য আবার ই হয়ে যাবে প্রতি দশ বছর পর তো এখানে একটা পাঁচশো টাকা দিয়ে এটা রেজিস্ট্রেশন করতে হয় যেটাতে দুশো টাকা হচ্ছে কার্ডের জন্য আর তিনশো টাকা হচ্ছে আপনার ই করতে পারবেন তো বেসিক্যালি এটা দিয়ে আমি যখন করলাম তো this was the first card actually issued for any commercial customer I am a part of history যে আমি এরকম একটা কার্ড ধরেন এমআরটিতে যতদিন থাকবে ঢাকা মেট্রোল যে প্রথম এমআরটি পাসটা আমার কাছে আছে এটা অনেক অনেক লাকি এবং আমার মনে হয় যে সবাই ওনার জন্য একটা ক্ল্যাপ করতে পারি আমরা <laughs> না ক্লাবের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি আসলে বুঝতে না যে এত এত লোকের মাঝখানে পেয়ে যাবে কিন্তু ম্যাক্সিমাম লোকে আসলে এমআরটি পাসটা পাচ্ছিল না কারণ তারা এনআইডি নিয়ে যায় নাই এবং আমার মনে হয় যে অনেকেই আসলে জানতো না তো আমরা ওই প্রসিডিউরটাও আপনার কাছ থেকে জানবো হ্যাঁ, যে সাধারণ প্রসিডিউরস আছে যে ডিএমটিসিএল ওয়েবসাইটে একটা ফাইল আছে পিডিএফ ফাইল যেটাতে ফর্ম ফিল আপ করতে হয় রেজিস্ট্রেশন করতে হয় এবং আপনার ন্যাশনাল আইডি আইডি অথবা পাসপোর্ট অথবা এনি ফটো আইডেন্টিটি যেটা দিয়ে ন্যাশনাল ডাটাবেজে চেক করা যাবে ওইটা নিয়ে আপনার ওইখানে যেতে হবে গেলে then you will give five hundred taka minimum to buy this things এর মধ্যে টু হান্ড্রেড টাকা হচ্ছে আপনি আবার এটা ফেরত টু হান্ড্রেড টাকা পেতে পারেন আচ্ছা। এটা হচ্ছে একটা সিকিউরিটি ডিপোজিট আর কি কার্ডের সিকিউরিটি ডিপোজিট এছাড়াও আপনি এটা ছাড়াও এমআরটিতে যেতে পারবেন you go and you go for vending machine যেখানে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা বা দুইশো টাকা দিয়ে আপনি যতটুকু আপনার দরকার ততটুকু চার্জ করে ওয়ান ওয়ে চার্জ করে আপনি মেট্রোল এক্সপেন্স করতে পারবেন so it's an amazing experience মানে আমি আসলে এটা যাওয়ার অন্যতম একটা কারণ ছিল যে এত এত শহরে এত এত পৃথিবীর সবচেয়ে পুরনো যে মেট্রো রেল স্টেশন এটা আমি একটু বলি সেটা হচ্ছে নিউ ইয়র্কে সিটওয়ার স্টেশন এটা এইটিন সিক্সটিতে করা তো আমি দু হাজার পনেরোতে যখন নিউ ইয়র্কেতে গিয়েছি তখন আমি এমআরটিতে আমি যেই শহরে যে এমআরটিতে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করি তো ওইখানে যাওয়ার পর আমি দেখলাম যে লেখা open inaugurated on eighteen sixty so I was just thinking যে একশো পঞ্চাশ ষাট বছর আগে ওরা এমআরটি করছে তাও আবার নদীর নিচ দিয়ে মাটির উপর দিয়ে কত কিছু আমাদের দেশে এটা কবে হবে সো ইট ওয়াজ মাই ফিল যে আমাদের দেশে এই জিনিস কবে হবে তো এটা যখন দুই হাজার বাইশে একশো ষাট বছর পর নিউ ইয়র্কের পরে আমাদের হইলো কিন্তু তারপর আমাদের জন্য একটা বড় পাওয়া আছে একশো ষাট বছর পরে হলো কিন্তু পৃথিবীর সব দেশে কিন্তু মেট্রো নেই না তো পৃথিবীতে মাত্র ষাটটা দেশে মেট্রো আছে তো এই সিক্সটি দেশের মধ্যে যে আমার দেশের নাম আছে এটাও কিন্তু আমাদের জন্য একটা বিরাট পাওয়া তো এই জায়গায় আমরা একটা লাইন চালু হচ্ছে তাও আবার হাফ চালু হয়েছে তাও আবার চার ঘন্টার জন্য চালু হয়েছে কারণ পিপল হ্যাজ অ্যান এক্সপেকটেশন এটার একটা কিভাবে ম্যানেজ করতেছে এখনো ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতির মধ্যে আছে তো আমার কার্ডটা দেওয়ার সময় যে কার্ডটা দিচ্ছিল সে তারও প্রথম সে হি ওয়াজ অলসো ফিট সে কি যে মানে ঠিক হচ্ছে কিনা বা কোথায় কিভাবে হচ্ছে মানে সামগ্রিক মিলে সবার মাঝখানে একটা অন্যরকম একটা ফিল ছিল হয়তো এটা এক সপ্তাহ দুই সপ্তাহ বা যখন আমাদের ইয়েতে চলে আসবে তখন কিন্তু এক্সাইটমেন্টটা থাকবে না ইভেন আমরা কিন্তু একটু আগে কথা বলছিলাম যে এখনো কয়েকশো মানুষ কয়েক হাজার মানুষ ওয়েটিং করছে লাস্ট যখন বন্ধ করছে বারোটার সময় তো বন্ধ করেছে এখন তো চার ঘন্টা চালাচ্ছে আটটা থেকে বারোটা যখন বন্ধ করছে তখন প্রায় দুই স্টেশনে প্রায় হাজার হাজার লোক অপেক্ষা ছিল তাদেরকে আবার কালকে সকালে আসতে হবে এক্সপিরিয়েন্স করার জন্য আজকে যেটা দেখলাম ম্যাক্সিমাম লোকে আসলে মানে কাজের জন্য আজকে ম্যাক্সিমাম এক্সাইটমেন্ট দেখার জন্য কিভাবে আমার সাথে একজন আন্টি টাইপের উনি একদম ফজর নামাজ পড়ে চলে আসছে বয়স্ক হ্যাঁ উনিও চলে আসছে যে আমি আমার টিতে চড়বো উনি এই উত্তর থেকে দিয়ে আবার যে আবার এখানে ব্যাক করছে সো ইটস অল অ্যাবাউট মানে সবাই খুব একটা ইয়ের মধ্যে আছে যে এত সুন্দর একটা মানে আমাদের জন্য একটা বিরাট বড় পাওয়া আমরা যারা ঢাকাবাসী আমরা যারা যানজটে নাকাল থাকি শুধুমাত্র তাই নয় যানজটই নয় এই মেট্রো রেল করার আগে আমরা যে ভোগান্তিতে পড়েছিলাম যে আসলে নতুন কিছু পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হয় তো একটা স্যাক্রিফাইসের পর এত সুন্দর একটা মেট্রো রেল যখন আমরা পেয়েছি উচ্ছ্বাসিত পুরো ঢাকাবাসী তো এবার একটু জালাল ভাই আপনার কাছে জানতে চাই যে দেশের বাইরে যেহেতু আপনি অনেক এক্সপিরিয়েন্স করেছেন বেশ কয়েকটি দেশের এমআরটি আপনি এক্সপিরিয়েন্স করেছেন তো বাংলাদেশেরটার সাথে অন্যগুলোর কি পার্থক্য দেখতে পেরেছেন এমআরটি কিন্তু গ্লোবালি একে একটা স্কেলে চলে মানে ওর কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে গ্লোবাল সো আই ওয়াজ মানে বিট এক্সাইটেড টু সি যে আমরা ওই ওই গ্লোবাল লিডটাকে ধরতে পেরেছি কিনা এটা ছিল আমার আচ্ছা। মানে যাওয়ার মূল লক্ষ্য আমার এমআরটি চড়ার চেয়ে বেশি ছিল যে এমআরটিতে আমরা যে জিনিসগুলো ফলো করি যে কার্ড দিয়ে পাঞ্চ করে ঢুকা টাইমলি গাড়িটা কোচটা চলে আসা টাইমলি আমরা দরজাগুলো ঠিক মতো খুলতেছি কিনা এভরিথিং মানে ওই জিনিসগুলো দেখার জন্য গিয়েছি যেহেতু আসলে আমরা তো সাধারণ মানুষ আপনি একজন প্রকৌশলী মানুষ আপনার দৃষ্টিভঙ্গিটা সেখানে দেখার ভঙ্গিমাটা আসলে আলাদাই হবে তো সেখান থেকে কি কি আপনি আসলে লক্ষ্য আমি আমার অবজারভেটরি দিয়ে যদি বলি আদার এক্সপেরিয়েন্স করার থেকে সেটা বলি মানে ইন্টারন্যাশনাল ফিল্ডটা আসছে আচ্ছা তো that was that I must আলহামদুলিল্লাহ যে এই যে একটা আমি আমার কাছে শুধু এটাই ছিল যে ইন্টারন্যাশনাল ফিল্ডটা আসে কিনা কারণ এই এমআরটিতে কিন্তু বইয়ের বিষয়ে ফরেনারও আসবে ওরা এসে যদি দেখে যে না এই আমারটি ওই স্ট্যান্ডার্ড হয় নাই তাহলে কিন্তু ওদের মাঝখানে একটাই ইয়ে আসতো তো আলটিমেটলি কিন্তু এটা পুরোপুরি আমাদের আমার এক্সপেকটেশনটা মিট করেছে আরেকটা ব্যাপার হচ্ছে যে সব MRT all around the world is a lifestyle it's not like আমি শুধু বাসে চড়ার জন্য এক জায়গায় থেকে যাই এমআরটি ইজ এ স্টাইল মানে হচ্ছে আপনি এমআরটিকে সেন্ট্রাল করে আপনি আপনার জীবনকে সাজাবেন আস্তে আস্তে যখন এমআরটিটা চলা শুরু করবে আপনি তখন জানবেন এমআরটি কখন যাইতে হবে স্টেশনে যেতে কতক্ষণ লাগবে আমার আগারগাঁও আমার ফার্মগেট মতিঝিল যেতে কতক্ষণ লাগবে আপনার সবকিছু গড়ি কাটা ধরে চলবে আমরা কিন্তু এখন গড়ি কাটা ধরে চলতে পারি না ঢাকা শহরে কোনো একটা জানিও না যে এখন আমার বাসায় যেতে কতক্ষণ লাগবে রাস্তার যে সব আনসার্টেন আনওয়ান্টেড সিচুয়েশন হয়ে যায় এই রাস্তায় এটার সময় কিন্তু এমআরটি কিন্তু এরকম না সো এমআরটিতে যখন ফুল ফ্রেজে চালু হবে তখন এটা কিন্তু একটা লাইফস্টাইলে চলে আসবে আপনার এই লাইফস্টাইল প্রোডাক্টটাকে আপনি কিভাবে আপনার জীবনটাকে প্রভাবিত করতে পারেন ওইটাই আপনাকে গাইড করবে সো এটা যখন ফুল ফ্রেস চালু হবে আই ওয়ান্ডারিং আমি চিন্তা করতেছি আমি সকালে উত্তরা থেকে আগারগাঁও গেছি এবং ইনফ্যাক্ট আমি যখন গেছি আমি একটা আগারগাঁ আইডিবির ছবিও তুলে রাখছি আচ্ছা। মানুষ যাতে বিশ্বাস করে যে দশ মিনিট আমি আগারগাঁও গেছি আবার আগারগাঁ থেকে আসছি আবার আমি অফিসে আসছি মানে it's like within blink of eye এতগুলো জিনিস ঘটে গেছে এটা আসলে অ্যামাজিং এক্সপেরিয়েন্স অ্যাকচুয়ালি আমাদের স্বপ্নের মতো আমরা যে জিনিসগুলো স্বপ্নে ভাবি যে খুব তাড়াতাড়ি এখান থেকে এখানে পৌঁছে যাব ঠিক স্বপ্নের কাজগুলোই আজকে বাস্তবে হয়ে যাচ্ছে জালাল ভাই সময় আপনার বেশি নিব না যেহেতু আপনি ব্যস্ত মানুষ আমাদের এই যে স্বপ্নের একটা জিনিস আমরা পেলাম মেট্রো রেল এই মেট্রো রেলটাকে এবার তো দেখাশোনা এটা টেক কেয়ার করার দায়িত্ব অবশ্যই আপনার আমার তো এটা নিয়ে যদি আপনি আমার লিসনারদেরকে কিছু বলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কিন্তু এই জায়গাটাতে এই যে এত সুন্দর আজকে যে ব্যাপারটা দেখলাম হয়তো আবার এক বছর ছয় মাস সাত মাস পর আবার যদি আমি যাই আবার আমি কিন্তু কম্পারিজন করতে পারবো যে ডে ওয়ানের সাথে কি কি চেঞ্জেস হয়েছে তো everywhere in every system there is an SOP standard operating procedures so standard operating প্রসিডিউরটার কিন্তু যারা করছে তাদেরকেও মানতে হবে যারা আমরা ইউজ করবো কনজিউম করবো আমাদেরকেও কিন্তু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরগুলো মানতে হবে কী কী নির্দেশনাগুলো আছে সেগুলো ফলো করা সেগুলো যদি আমরা ঠিকঠাক মতো সব কিছু করতে পারি আই বিলিভ যেহেতু এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করা হয়েছে এটা উইল বি সাস্টেনেবল ওয়ান এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই এত বড় একটা যজ্ঞ এত বড় একটা কাজ আমি কিন্তু এর পিছনে যারা কাজ করেছে তাদের ধন্যবাদ না দিলেই নয় মানে এই বর্তমান সরকার বলেন বা যারা এর পিছনে যুক্ত ছিল তারা যে এরকম একটা জিনিসকে ম্যাটেরিয়ালাইজ করতে পারছে এইটা একটা বিরাট পাওয়া আমি মনে করি তো তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ থাকবে যে তারা এত বড় একটা স্বপ্ন দেখেছিল এবং এই জিনিসটা আমাদের এই ঢাকাবাসীকে এরকম একটা উপহার দেওয়ার কথা বলছেন আপনি বলছিলেন যে চিটাংবাসী চায় সব সিটিতেই আসলে unit this sort of things city যত বেশি ক্লামজি হবে সিটি যত বেশি ঘনবসতিপূর্ণ হবে দেন ইউনিট এমআরটি যে আমি আপনি এটার মতো করে আপনার লাইফস্টাইলকে প্রভাবিত করতে পারে সো অল টুগেদার আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমি ওয়েবসাইট যে উই আর পাওয়ার লাল সবুজ red and green flag has been raised around the world সারা পৃথিবীর লোক আজকে জানবে যে সারা ষাটটা দেশের মধ্যে আমাদের এমআরটি আছে অ্যান্ড এই ষাটটা দেশের মধ্যে আমাদের এমআরটি কিন্তু যখন আমাদের যে প্ল্যান আছে ছয়টা এমআরটি হয় ঢাকা শহরে এটা তো ছয় নম্বরটা চালু হলো এক দুই তিন চার আরেকটা কাজ শুরু হচ্ছে এমআরটি ওয়ান তো সবগুলো যখন হবে তখন কিন্তু দেখা যাবে যে আমরা ঢাকারবাসী যে আমরা এই যে যানজটে নাকাল থাকি সারাদিন এই জায়গা থেকে আমরা বেরোয় আসতে পারবো ঢাকাকে বলা হয় ডেড সিটি সেই ডেড সিটি থেকে আমরা বেরোয় আসতে পারবো বলে মনে করি এবং আমি আমি জালাল ভাইয়ের সাথে সুর মিলিয়ে এটাই আসলে বলবো যে আমরা যেন সামনে খুব তাড়াতাড়ি জ্যাম এই শব্দটাই যাতে আসলে আমরা ভুলে যেতে পারি আমাদের জীবন যেন অনেক বেশি সহজ হয় সেই প্রত্যাশাটা রইল জাকারিয়া জালাল ভাইকে এবার বিদায় দিচ্ছি তবে আপনারা আমার সাথেই থাকুন নাইনটি ফোর পয়েন্ট এইটে চলছে অনিয়ার অ্যাডাসাইশন জানেন ভাবি এবং একটা রিকোয়েস্ট আমার লিসনারদেরকে না করলেই কিন্তু না তা হচ্ছে যে আমাদের যে স্বপ্নটা পূরণ হয়েছে যে স্বপ্নটাকে আমরা বাস্তবে পেয়েছি তার টেক কেয়ার করার তার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার এবং আমার তাই যারা এই মেট্রো রেলে চড়ছেন এবং মেট্রো রেলের সুবিধা নিচ্ছেন তারা প্লিজ যথাযথভাবে এই মেট্রো রেলকে ব্যবহার করুন এবং অন্যকেও এটি ব্যবহার করার সুযোগ দিন আপনার সাথে কথা হবে ঠিক দুইটা পর্যন্ত আর যেটা আমি না থাকছি সো ডু স্টেট ইউন with capital F M ninety four point eight দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন